আজকের তালিকার প্রথমে রয়েছে মেহরাবের র্যাপ সং আলবিদা গানটির বর্তমান ভিউ রয়েছে দুই মিলিয়নের উপরে এরপর রয়েছে রাও ফ্যান ফেকের চিলদুত গানটি গানটির বর্তমান ভিউ রয়েছে একশো ছাপ্পান্ন মিলিয়ন এরপরে রয়েছে ডুনকান লরেন্সের এক আর্কেড গানটি গানটির বর্তমান ভিউ রয়েছে একশো পঁচাত্তর মিলিয়ন এরপর রয়েছে এলএস বেঞ্জামিনের লেট মি ডাউন স্লোলি গানটি গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে চারশো ষোলো million If you're leaving, baby, let me down slowly, let me down. এরপর রয়েছে জনি হাম্বালি আর নাবাইয়ের বিস্টেওর আর হেয়ার গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে একশো ষাট মিলিয়ন এরপর রয়েছে কিনার গান can we kiss forever গানটির বর্তমান ভিউ রয়েছে একশো সাতানব্বই মিলিয়ন এরপর রয়েছে বিলি ইলিশ আর খালিদের লাভলি গানটি গানটির ইউটিউবে ভিউ রয়েছে এক পয়েন্ট ছয় বিলিয়ন এরপর রয়েছে আরাশের ব্রোকেন অ্যাঞ্জেল গান গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে তিনশো চব্বিশ মিলিয়ন এরপর রয়েছে অ্যালেন ওয়ালকারের গান ডায়মন্ড হার্ট গানটির বর্তমান ভিউ রয়েছে দুশো চুয়ান্ন মিলিয়ন এরপর রয়েছে ট্রিপল এক্স চেঞ্জেস গানটি গানটির বর্তমান ভিউ রয়েছে সাতশো তেপ্পান্ন মিলিয়ন আর শেষে রয়েছে থাও গোয়েন সানের স্যাড্রোমাস গানটি গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে দুই মিলিয়ন